যুগে যুগে আমি তোমারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আসি সেই যে তোমার তুমি আসো সেই যে আমারি